মনে আছে সেই পুরানো দিনের কথা মনে আছে আপনার গেমে প্রথমবার যখন অলক ক্যারেক্টার দেওয়া হয় তখন আপনার সাথে কি হয় সোগাইজ আজ আমি আপনাদের পুরানো পাঁচটি ফ্যাক্ট মনে করিয়ে দেব যে ফ্যাক্টগুলো দেখার পরে আপনার চোখে পানি চলে আসবে হয়তো বা এই ফ্যাক্টগুলো আপনার মনে থাকতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এবং আপডেটের পরে পরে আপনি এমন হয়ে গেছেন যে বর্তমানে ওইসব কথা মন থেকে একেবারে ভুলেই গেছেন সোগাইজ আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন নাম্বার ফাইভ সোগাইজ আপনি কি জানেন গাড়ির উপরে কখনো গুলু ফেলানো যায় না কিন্তু এখান থেকে চার বছর আগে গাড়ির উপরেও গুলু ফেলানো যেত আমাদের ফ্রি ফায়ার গেমটা আপডেট করতে করতে এমন এক আপডেটের দুনিয়ায় চলে আসে যে পুরানো সেই ফিলিংসটা আর গেমের ভিতরে নেই বর্তমানে আপনি যদি কোনো ইনিমির হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা গুলু মারতে হবে কিন্তু আপনি যেখানে গুলুটা মারবেন সেখানে যদি কোনো গাড়ি থাকে তাহলে আর আপনি ওই ইনিমির হাত থেকে বাঁচতে পারবেন না কিন্তু এই কাহিনীটা যদি ঠিক চার বছর আগে হতো তাহলে কিন্তু আপনি ওই ইনিমিটার হাত থেকে বাঁচতে পারতেন সো গাইস আপনি যদি একজন পুরানো প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে একটা লাইকের আশা করব আর আজকের ভিডিও লাইক এম থাকলো মাত্র দশ হাজার আশা করি আপনারা এই দশ হাজার লাইক খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিবেন নাম্বার ফোর গাইস আপনি গেম খেলতে খেলতে হঠাৎ করে যদি কোনো জিপ গাড়ি নিয়ে এক জায়গাতে দাঁড়িয়ে পড়েন তাহলে সে জিপ গাড়িটা সামনে সাত করে গিয়ে দাঁড়িয়ে পড়বে কিন্তু পাঁচ বছর আগে ঠিক তার উল্টোটাই হইতো জিপ গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে কেউ যদি জিপ গাড়ি থেকে নামতো তাহলে জিপ গাড়িটাও দাঁড়িয়ে যেত কিন্তু জিপ গাড়িটা দাঁড়ানোর কিছু সময় পরে আস্তে আস্তে জিপ গাড়িটা সামনের দিকে আগাইতে থাকতো ঠিক যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাইতেছেন সো গাইস আপনাদের কাছে এই ফ্যাক্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন নাম্বার ফ্রি গাইস আপনি কি জানেন প্রথমের দিকে ফ্রি ফায়ারে হেডশট মারলে কখনোই হেডশট কাউন্ট হইতো না হ্যাঁ গাইস শুনতে গাঁজাখুরি মনে হলেও এটাই সত্যি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাইতেছেন একটা ইনিমিরে বহুত আকারে ড্যামেজ দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি নাইনের একটা ড্যামেজ দেওয়া হয়েছে কিন্তু এটা রেড কালার হলো না তাহলে বোঝাই যাইতেছে শুরুর দিনে ফ্রি ফায়ারে কোনো হেডশট কাউন্ট হইতো না সো গাইস আপনার কাছে কি মনে হয় এটা কি গিলিস নাকি ঘটনা সত্য অবশ্যই কিন্তু আপনারা সকলে কমেন্ট করে আমাকে জানাবেন নাম্বার টু গাইস আপনার কি মনে আছে অলক ক্যারেক্টার যখন আমাদের গেমের ভিতরে ফার্স্ট টাইম দেওয়া হয় তখন কিন্তু আমরা অলক ক্যারেক্টার নিয়ে দিয়ে ব্যবহার করা শুরু করে দেয় অলক ক্যারেক্টার গেমে আসার সাথে সাথে আমরা কিন্তু টের পেয়ে যাই যে অলক ক্যারেক্টার দিয়ে লাইফ বাড়ানো যায় এর মানে আয়ু বাড়ানো যায় অলক ক্যারেক্টারটা গেমে আসার সাথে সাথে আমরা সকলেই কিন্তু এর সঠিক ব্যবহারটা জানতে পারি এবং বুঝতেও পারি কিন্তু আপনি কি জানেন সিয়া সেভেন ক্যারেক্টারটা গেমে আসার বেশ কিছুদিন পরেও এর সঠিক ব্যবহার আমরা জানতে পারি না সিয়া সেভেন ক্যারেক্টার গেমে আসার এক মাস পরেও আমরা এর সঠিক ব্যবহার খুঁজতে থাকতাম অনেক পুরো লেভেলের প্লেয়ারকেও এই সিয়ার সেভেন ক্যারেক্টারের কাছে নত স্বীকার করতে হতো সো গাইস আপনার কাছে কি সিয়ার সেভেন ক্যারেক্টার এবং অলক ক্যারেক্টার আছে যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন নাম্বার ওয়ান গাইজ বর্তমানে ফ্রি ফায়ার গেম আপডেট হওয়ার সাথে সাথে আমাদের গেম প্লেটাও আপডেট হতে শুরু করেছে এর বাস্তব উদাহরণ আমার ব্যাকগ্রাউন্ডে থাকা রাউ গেপের গেম প্লে গাইজ বর্তমানে প্লেয়াররা বিভিন্ন ভাবে মেটিকেট করে থাকে কেউ শুয়ে মেটিকেট করে কেউ বসে মেটিকেট করে কেউ ইমোট দিতে দিতে মেটিকেট করে এবং বিভিন্ন স্টাইলে মেটিকেট করতে থাকে কিন্তু আপনি কি জানেন এখান থেকে পাঁচ বছর আগে সব প্লেয়াররা ঠিক এই একই স্টাইলে মেটিকেট করতো যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাইতেছেন সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর এখনো পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে বাই বাই